সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা ইমেল লিস্টিংয়ের কাজ করবেন এবং ইমেল লিস্টিংয়ের কাজ করে মার্কেট পেজে কাজ পাওয়া যাবে কি না বা এটার কোনো ভবিষ্যৎ আছে কি না সেটা সম্পর্কে আমি বলতে যাচ্ছি এবং এই কাজটা কিভাবে পরিপূর্ণভাবে করতে হয় সেটাও আজকে ক্লাসের ভিতরে আমি দেখাবো তো এই কাজটা করার জন্য আপনাকে অবশ্যই সময় বের করতে হবে মানে হচ্ছে সময় স্পেন্ড করতে হবে এবং ফাইবারে প্রচুর টাইম দিতে হবে তাহলে আপনি এখানে আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন তো চলুন আমরা দেখি ইমেল লিস্টিং কিভাবে করতে হয় এবং মার্কেট প্লেসে এর চাহিদা কীরকম আছে তো এখানে দেখেন আমি প্রথমেই রাখছি হচ্ছে বায়ার রিকোয়েস্ট যখন আপনি বায়ারের সাথে মানে হচ্ছে ইমেল লিস্টিংয়ের কাজ করবেন অবশ্যই তো আপনাকে মার্কেট প্লেসে গিগ দিতে হবে তা না হলে কিন্তু আপনি অর্ডার পাবেন না হ্যাঁ অর্ডার পাবেন সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যদি আপনি অর্ডার নিতে চান তো যেহেতু আমরা চাচ্ছি যে মার্কেট প্লেসের ভিতরেই অর্ডারগুলো নেওয়ার জন্য সেজন্য আমাদেরকে এই বিষয়গুলোকে জেনে নিতে হবে আগে তো আপনি যখন একটা ক্লায়েন্ট কে মেসেজ করবেন বা ক্লায়েন্ট আপনাকে যখন মেসেজ করবে ইমেল লিস্টিংয়ের কাজের জন্য তখন আপনাকে এই টপিকগুলো জানতে হবে বিষয়টা কি ধরেন এখানে প্রথম রাখছি টপিক বা কিওয়ার্ড এই জিনিসটার মানে হচ্ছে ধরেন আপনি যখন ইমেল লিস্টিংয়ের কাজটা করবেন তখন আপনাকে ফার্স্ট টাইম ও বাইরের বিজনেস সম্পর্কে জানতে হবে বা বাইরকে বলতে হবে দেখো আমি তোমার বিজনেসটা দেখতে চাচ্ছি যদি তুমি কোনো মাইন্ড না করো বা তোমার বিজনেস সম্পর্কে আমি জানতে চাচ্ছি আমাকে একটু বলো তখন বাইর বলবে যে দেখো আমার হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস বা ডেন্টিস বিজনেস বা কার বিজনেস বাইক বিজনেস এরকম অনেক বিজনেস থাকে যেটা আপনাকে বলবে অথবা বাইর আপনাকে সরাসরি একটা ওয়েবসাইট লিঙ্ক অথবা ফেসবুক পেজ দিতে পারে তো আপনি জাস্ট করবেন কি ওইটা দেখে আপনাকে বের করতে হবে যে তার নিচটা কী মানে তার টপিকটা কী বা বিষয়টা কী এই বিষয়টা আপনাকে জেনে নিতে হবে বাইরের কাছ থেকে বা আপনাকে ফাইন্ড আউট করতে হবে তো এটা গেল একটা এই জিনিসটা ফার্স্টে আপনাকে জেনে নিতে হবে এই কাজটা করার জন্য সেকেন্ড হচ্ছে লোকেশন লোকেশন জিনিসটা হচ্ছে ধরেন বায়ার যদি বলে যে আমার বিজনেসটা হচ্ছে লোকালি লোকালি যদি বলে তাহলে আপনাকে লোকাল মার্কেটটাকেই রিসার্চ করে দিতে হবে বা লোকাল মার্কেটে যত ইমেল আছে সেগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবার বুঝলি লোকাল আর ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড ওয়াইডের ভিতরে পার্থক্যটা কী পার্থক্যটা হচ্ছে ধরেন আপনি লোকাল বলতে বোঝায় হচ্ছে একটা এরিয়া বা একটা শহর হতে পারে একটা গ্রাম হতে পারে বা একটা এলাকা হতে পারে আমি আমাদের বাসায় বলতেছি আমি অবশ্য ব্যাঙ্গা ব্যাঙ্গা বোঝানোর ট্রাই করব যাতে যে কেউ এই বিষয়গুলো বুঝতে পারে তো ধরেন আপনার একটা সেলুন আছে তো এই সেলুনের টার্গেট থাকবে কি ধরেন আমার একটা সেলুন আছে টাঙ্গালের ভিতরে আমার টার্গেট থাকবে টাঙ্গালের ভিতরে আমার বিজনেসটাকে প্রচার করা বা টাঙ্গাইলে যারা যারা আছে তারা যেন আমার কাছে চুল কাটতে আসে তাই না তো এবার যদি আপনার বিজনেসটা ওয়ার্ল্ড ওয়েড হয় তাহলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ওয়ার্ল্ড ওয়েড মানুষকে আপনার বিজনেসে প্রচার করা বা আপনার বিজনেসটাকে তাদের সামনে প্রচার করা এবার আপনার বিজনেসটা যদি লোকাল হয় কেউ কিন্তু আপনার চুল কাটাইতে ভারত থেকে আপনার বাংলাদেশে আসবে না এটা কিন্তু অবাস্তব কথাবার্তা তাই না তো সেই জন্য আপনাকে এগুলো জেনে নিতে হবে তার বিজনেসটা কি লোকাল এরিয়াতে তিনি বিজনেস করতে চায় না ওয়ার্ল্ড করতে চায় যদি বলে যে হ্যাঁ আমার বিজনেসটা ওয়ার্ল্ড আমি চাচ্ছি সারা ওয়ার্ল্ডের ভিতরে আমার বিজনেসটাকে সরাই দিতে তাহলে আপনাকে ওয়ার্ল্ডের যত যত কোম্পানি আছে বা দোকান আছে তাদের সামনে আপনার বিজনেসটাকে উপস্থাপন করতে হবে বা তাদের লিস্টগুলোকে কালেক্ট করতে হবে এবং বায়ারকে দিতে হবে বায়ার ওই লিস্টের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবে বা তার তার বিজনেস সম্পর্কে তাদেরকে জানাবে এই হচ্ছে কাহিনী এবার হতে পারে মেলের ভিতর বলতে পারে যেমন ইমেল আছে এটা হচ্ছে জিমেল এটা আমরা সবাই চিনি ইয়াহু মেল হটমেল আউটলুক এগুলো হচ্ছে মাইক্রোসফটের তো আপনি যখন ফাইন্ড আউট করবেন বায়ারকে মানে ইমেল লিস্টিং করতে যাবেন তখন আপনাকে অবশ্যই বলতে হবে যে দেখো তোমার বিজনেসটার জন্য কি চাচ্ছ মেল চাচ্ছ না ইয়াহু মেল চাচ্ছ না হট মেল চাচ্ছ এগুলো জেনে নেবেন এবার হতে পারে ধরেন বায়ার যদি বলে যে দেখো আমি তোমাকে বিশ কে মেলের জন্য দশ ডলার বা বিশ ডলার বা পঞ্চাশ ডলার দিব তাহলে আপনাকে বিশ বিশ কের জন্য একটা দাম নির্ধারিত করে দিতে হবে বা এক লাখের জন্য একটা নাম দাম নির্ধারণ করে দিতে হবে যে এই দামের ভিতর হলে আমি এই কাজটা করতে পারবো এগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে বা আপনাকে বলতে হবে ক্লায়েন্টকে ধরেন আমি এক্সাম্পল দিছি আমি যে বিশ হাজার মেল বের করে দিব বিনিময়ে আমাকে বায়ার দেড়শো ডলার দেবে এটা এক্সাম্পল দিয়ে দিলাম এবার আসি আমরা এই কাজটা কিভাবে করব। আমরা কিছু মেথড রাখছি এই কাজটা করার জন্য হ্যাঁ এগুলো হচ্ছে মেথড আমি এগুলো শিখাবো এবং আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ইমেল লিস্টিং কেন ক্লায়েন্টেরা করবে কেন করবে তাদের লাভটা কি তো লাভ তো অবশ্যই আছে তা না হলে তো আমাদের কাছে কাজ দিত না বা আমরা যদি ফাইবার চেক করি দেখেন ইমেল লিস্টিংয়ের কাজ এখানে টোটাল সার্ভিস দিতেছে সাত হাজার আটশো বাহাত্তর জন সার্ভিস দিতেছে এই ইমেল লিস্টিংয়ের কাজ করে বা ইমেল লিস্টিংয়ের কাজ তারা করতেছে তো প্রশ্ন হচ্ছে কেন করবে বা ধরেন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই সেটা হচ্ছে ধরেন আপনার একটা কোম্পানি আছে কোম্পানি আছে কি কোম্পানি ধরেন আপনার কোম্পানির মূল বিজনেস হচ্ছে বা প্রধান বিজনেস হচ্ছে দাঁতের যন্ত্রপাতি তৈরি করে আপনার বিজনেস হচ্ছে মূলত বড় একটা বিজনেস ছোট বিজনেস না এবার আপনি কিন্তু সরাসরি কিন্তু লোকাল মার্কেটে বা সরাসরি বাজারে আপনি কিন্তু দাঁতের মেশিন কিন্তু কেউ বিক্রি করে না এটা কিন্তু যাদের প্রয়োজন তারা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যায় তার দ্বারা তারা কিন্তু এই মেশিনটা ক্রয় করে বা কিনে আনে তো দাঁতের মেশিনটা কাদের দরকার পড়তে পারে দাঁতের মেশিনটা অবশ্যই দরকার পড়বে কাদের আমরা ধরেন আমরা হচ্ছে কি দাঁতের ডেন্টিস্টের কাছে যাই দাঁতের চিকিৎসা করার জন্য ডেন্টিস্টরা কি করে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে তাদের কাছে সরঞ্জাম থাকে ওইগুলো দিয়ে কিন্তু আমাদের দাঁতগুলোকে সিস্টেম করে দেয় বা চিকিৎসা করে দেয় এখন আমরা তো আর একদিন দাঁত চিকিৎসা করার জন্য তার দাঁতের মেশিন কিনবো না এটা অবাস্তব কথাবার্তা তো কি করে ডেন্টিস্টদের কিন্তু তাহলে আমাদের দরকার বা ওই কোম্পানির কিন্তু ডেন্টিস্ট যারা মানে দাঁতের চিকিৎসা করে যারা তাদের কিন্তু প্রয়োজন এই মানে এই বিজনেসটার যন্ত্রপাতি বেচার জন্য তাদের কাদের দরকার ডেন্টিস্টদের দরকার মানে যারা যারা দাঁতের চিকিৎসা করে ধরেন একটা নতুন দাঁতের যন্ত্র তৈরি করছে যেটাতে আগে কাজ করতো মানুষ ম্যানুয়ালি করলে একদিন সময় লাগতো ধরেন একদিনে বিশটা ক্লা মানে দাঁতের চিকিৎসা করতে পারতো এখন যে মেশিনটা নামাইছে এই মেশিনের মাধ্যমে দিনে দুশো দুশো মানুষের চিকিৎসা করতে পারবে তাহলে এটা যদি ওই লোকের কাছে প্রচার করে দেখো তুমি তোমার এই মেশিনটা নাই তুমি যদি এটা কিনো তাহলে তুমি আরও একটু লাভবান হবা তোমার বিজনেসটা আরও বাড়বো এগুলো দিয়ে কিন্তু তারা মার্কেটিংগুলো করবে সেম তাহলে এখন বুঝেন দাঁতের যারা চিকিৎসা করে তারা কিন্তু একদম রাইট পার্সন যারা তাদেরকে কিন্তু খুঁজে বের করে আমরা দিব তাদের কাছে তো এতে কি হইলো একদম রিয়েল পার্সনের কাছে ইমেল লিস্টিংয়ের মাধ্যমে প্রোডাক্টের প্রচার হয়ে গেল আর আমরা তো সাধারণত মেল সবাই চেক করি না কিন্তু আমেরিকান মানুষ এগুলো কিন্তু প্রচুর মেল চেক করে বুঝতেছেন ব্যাপারটা তাহলে কিন্তু অবশ্যই এই বিজনেসটা কিন্তু একদিনের বিজনেস না বা কখনোই শেষ হবে না এগুলো বিষয় আপনাকে জানতে হবে ওকে ধরেন এবার আমরা মার্কেট প্লেসে আসছি এখানে হচ্ছে নিশ টার্গেটেড ইমেল লিস্ট তো এখানে কি বলছে এখানে তিনি নিশ রিলেটেড মানে আমি যেটা বললাম যে একটা নির্দিষ্ট ক্যাটাগরি বেস আমরা ইমেল লিস্টিং করে দেবো হতে পারে ড্যান্টিস হতে পারে রেস্টুরেন্ট তো এটা বলা হয় নিশ বা টপিক টার্গেটেড বায়ার যেটা বলবে সেটা তো এবার এখানে দেখেন টোটাল সাত হাজার আটশো বাহাত্তরটা সার্ভিস এখানে ইমেল লিস্টিংয়ের কাজ দিতেছে মানে কাজ করতেছে আপনি যদি অনলাইনে দেখেন তাহলে হয়তো মোটামুটি আটশো দেখেন আটশো এটা কোনো প্রতিযোগী না আপনি কিন্তু এখানে খুব সহজে আসতে পারবেন দেখেন এই একজন ইমেল কালেক্ট করে দিতে মানে ইমেল লিস্টিং বা কালেক্ট করে দিতেছে তো দুইশো চব্বিশটা কাজ করে ফেলতে বিশ ডলার করে এখানে কিন্তু হিউজ কাজ পাওয়া যায় হ্যাঁ হিউজ কাজ পাওয়া যায় এখানে দেখেন অনেকে আছে যারা টপ ডিলিটেড সেলার যদি আমরা দেখি সেলার ডিটেলস একটু যাই আমরা সেলার ডিটেলস টপ ডিলিটেড আছে বিশ জন লেভেল টু এর আছে হচ্ছে চারশো পঁচানব্বই জন এগুলো কিন্তু এমন এমনি হয় নাই তারা কাজ পাচ্ছে বিদায় এখানে টিকে আছে তাই না গিগ বানায় রাইকে বসে রয়েছে এমন এমনি না তো তো এখানেও দেখেন লেভেল টু এর তিনি কি করে ইমেল লিস্টিং করে বা লিস্ট তৈরি করে দেয় নব্বইটা অর্ডার কমপ্লিট করছে রিভিউ পাইছে আরও বেশি অর্ডার কমপ্লিট করছে হয়তো দুশো আড়াইশোর মতো হয়েছে তো এরকম অনেকেই দেখবেন যারা এই কাজগুলো করতেছে এবং নতুনদের কিন্তু ফাইবার এখানে পাইরোটি বেশি দিতেছে আপনি চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন ঠিক আছে এইভাবে একটা সার্ভিস আপনি ফাইবারের ভিতরে লঞ্চ করতে পারেন অনেকে আছে খুব ভালো কাজ করছে তো চলুন আমরা দেখি এই কাজগুলো কীভাবে করতে হয় তো ম্যাথড ম্যাথড জিনিসটা আমি যদি বোঝাই এখানে কিছু জিনিস আছে যদি বায়ার বলে শুধু মেল বের করে দিতে তাহলে আমরা মেল বের করে দিব যদি হ মানে করেন ইয়াহু মেল বের করে দিতে তাহলে আমরা ইয়াহু মেল বের করবো ধরেন আমার একটা বিজনেস আমি ধরলাম আমার একটা বিজনেস ধরেন রেস্টুরেন্টের একটা বিজনেস রেস্টুরেন্টের একটা বিজনেস তো আমি এই মেথডটা আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করলেই আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন তো আমরা ধরেন এটা লিখে সার্চ করলাম সার্চ করে গুগলে সার্চ করে ইন্টারে চাপ দিলাম দেখেন এবার কিন্তু আমার কি বের হলো restaurant related business USA Los Angeles USA Los অ্যাঞ্জেলের একটা হচ্ছে লোকাল এরিয়াতে ওকে এরিয়াতে আমার জিমেল মানে মেল অ্যাড্রেস লাগবে আর কি জিমেল লাগবে এখানে কিন্তু যাদের মেল আছে সবগুলো কিন্তু এখানে বের হচ্ছে দেখেন এবার কি এটা যারা রেস্টুরেন্টে তাদের এবার যদি আপনার মনে হয় না আমার রেস্টুরেন্ট দরকার নাই এবার আমি চাচ্ছি যে আমার এটা হচ্ছে বিজনেস ধরে ডেন্টাস ডেন্টিস তাহলে আমি ডেন্টিসটা কপি করলাম কপি করে এই যে প্রথমে যেটা জায়গাটা আছে এখানে দিয়ে দিলাম এবার আপনার মনে হচ্ছে লস অ্যাঞ্জেল আমি চাচ্ছি না বা ক্যালিফোর্নিয়া চাচ্ছি তাহলে লেখেন ইউএসের US wall state wall state বা সিটি আপনি লিখে সার্চ করেন তাহলে আপনি কিন্তু পুরা লিস্ট পেয়ে যাবেন ওকে আমরা যদি একটু দেখি লিস্ট ধরেন এখানে দুইশোটা লিস্ট আছে মানে সিটির লিস্ট আছে আমরা এটা দেখব দেখে এখান থেকে আমরা লিস্টগুলো নিব ধরেন আমি নিউ ইয়র্ক চাচ্ছি না আমি চাচ্ছি ক্যালিফোর্নিয়া ওকে দেখি নিচের দিকে আছে কি না লস ভেগাস ওকে একটু আমরা নিচের দিকে যাব তাহলে পেয়ে যাব সমস্যা নাই ওকে এই দেখেন ক্যালিফোর্নিয়া পেয়ে গেছি আমরা আমরা ধরেন এটাই কপি করব ওকে একটু কপি করতে সমস্যা হচ্ছে ওকে ধরেন আমি নামটা কপি করি ক্যালিফোর্নিয়া উপরে দেখে দেন sheet okay California California okay ক্যালিফোর্নিয়ার নামটা আমি কপি করলাম কপি করে এই যে লর্ডস এঞ্জেল যে আছে এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে চাপ দিলাম মানে ক্লিক করলাম ক্লিক করলেই দেখেন ডেন্টিস্ট যারা মানে ডেন্টিসের যারা ডাক্তার বা সার্ভিস দিতেছে দাঁতের চিকিৎসা করতেছে তাদের ক্যালিফোর্নিয়ার যারা যারা আছে তাদের লিস্টগুলো আমার এখানে বের হচ্ছে তো এবার দেখি তারা আসলে কি ক্যালিফোর্নিয়ার কিনে এবং দাঁতের চিকিৎসক কিনা সেটা দেখি একটা ওয়েবসাইটে যাই দেখি দেখেন একটু আমরা নিচের দিকে যাই প্রাইসিং প্রোফাইল ওকে প্রোফাইলটা দেখি তার সম্পর্কে একটু বিস্তারিত জানি okay blog about sign up campaign pricing okay okay sorry এটা হচ্ছে আমি ইমেল ফোন নাম্বার চলে গেছে ওকে এবার দেখেন এখানে দেখেন একটা একটা ওয়েবসাইটে আমি চলে যাব এখান থেকে ধরেন আমি এই একটা ওয়েবসাইটে চলে গেলাম তো এখানে কি আছে এই ওয়েবসাইটটা মেবি কাজ করতেছে না ওকে ব্যাপার না আমি আরেকটাতে যাই ধরেন এইটাতে যাই ডক্টর দেওয়া আছে তো কপি করলাম দেখি এটা আসলে ক্যালিফোর্নিয়ার ডাক্তার কিনা ওকে এটা হচ্ছে তার রুম মেবি বসার রুম খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত সব কিছু এখানে আছে অ্যাবাউট অ্যাবাউট আছে যাই আমরা একটু দেখি সার্ভিসগুলো কি ডেন্টিস ওকে ডেন্টাল দাঁতের চিকিৎসা করে ওইদিকে দেখেন খুব সুন্দর করে হাসতেছে হ্যাঁ এই দেখেন দেখতেছেন ব্যাপারটা তারা কিন্তু সবাই দাঁতের চিকিৎসক তো এইভাবে কিন্তু আপনাকে ইমেলগুলোকে কালেক্ট করতে হবে এখানে যতগুলো পাবেন সবগুলোই মোটামুটি দাঁতের চিকিৎসক সবারই কিন্তু এগুলো স্পেশাসিক ওকে এগুলো আমার হাইড করা আছে তাদের ওয়েবসাইটে মেবি আমার দেশ থেকে ঢোকা যাবে না এরকম অনেক সাইট পাবেন আমাকে জাস্ট লিস্টগুলোকে বের করতে হবে তো এইভাবে কিন্তু আমি লিস্টগুলোকে বের করতে পারবো তো বের করেও ফেলছি আমরা এবার লিস্টগুলো কীভাবে ফাইন্ড আউট করব এখানে দেখেন আপনার এখানে কিন্তু দশটা লিস্ট আসতেছে হ্যাঁ দশটা আসতেছে আমি চাচ্ছি না দশটা করে বের করবো না আমি চাচ্ছি একবারে একশো করে বের করবো একশোটা করে মেল অ্যাড্রেস বের করব তাহলে কী করবেন আপনারা এখানে দেখেন কুইক সেটিংস আছে আমরা এখান থেকে সি অল সার্চ সেটিংস এখানে ক্লিক করব এখান থেকে দেখেন দশ আছে আমরা এখান থেকে হান্ড্রেড করে দেব এটা আমরা নিয়ে এসে হান্ড্রেডে ক্লিক করে দেবো হান্ড্রেড করে দিয়ে নিচের দিকে এসে আমরা সেভ করে দেব তাহলে আমাদের এখানে হান্ড্রেড হয়ে যাবে একটু ক্যাপচার পূরণ করতে বলতেছে আমরা ক্যাপচার পূরণ করি যে হ্যাঁ আমরা এটা মানুষ এটা রবট না তো এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা ওকে আমাদের এবার কিন্তু হয়ে গেছে দেখেন এবার কিন্তু আমি একশোটা মেল অ্যাড্রেস পেয়ে যাব দেখেন একবারে একশোটা করে লিস্ট আসতেছে দশটা করে লিস্ট বা দশটা করে আসতেছে না একশোটা করে আসতে এবার আপনাকে যেতে হবে কোথায় আপনি এখান থেকে চলে যাবেন মোর মোরের থেকে চলে যাবেন হচ্ছে এক্সট্রেকশন ওকে এক্সট্রেকশনে ক্লিক করে এখানে দেখেন সফটওয়্যারটা কি কি সফটওয়্যার লাগবে এখানে বলা আছে ইমেল এক্সট্রেক্টর তো এটা আপনি কপি করবেন অথবা আপনি লিখতে পারেন আমরা এখান থেকে মোড়ে চলে যাব আবার মেন মেনুতে চলে যাব একদম সেম এক্সট্রেকশন এখান থেকে মেন মেনু মেন থেকে এটা আমরা এখানে চলে আসতে পারবো এখানে এসে আমরা যেটা করব এই এটা লিখে সার্চ করব ইমেল এক্সট্রেক্টর আপনি অনেকগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই যে প্রথমে যেটা আছে এটাতে আপনি কাজ চালাই নিতে পারবেন এটা একদম ফ্রি তো যদি এটাতে না হয় আরেকটা দিয়ে ট্রাই করবেন সমস্যা নাই এটা আমি এখান থেকে অ্যাড করে নেই আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাড এক্সট্রেকশন এবার আমি মেলগুলো চাচ্ছি কপি করতে ওকে আমার এটা মোটামুটি কয়েক সেকেন্ডের ভিতরে আশা করি যে হয়ে যাবে তো একটু অপেক্ষা করি আমরা ওকে আমাদের এটা কিন্তু হয়ে গেছে আমি এটা পিন করে দেব ওকে আমি এখান থেকে এসে পিনে ক্লিক করলাম পিন হয়ে গেছে এবার আমি কি করব এখান থেকে আমি এগুলো সব ট্যাবগুলো কেটে দিব কেটে দিয়ে আমি যে লিস্টটা বের করছি সেখানে চলে যাব এটা আমি এখানে এসে একটু রিলোড করে নেব হ্যাঁ রিলোড করে নেব রিলোড করে নিছি ওকে রিলোড করে নিছি দেখেন একশো চারটা বের হয়ে গেছে মেল অ্যাড্রেস তো এই যেখানে এক্সট্রেকশনের ভিতরে দেখাচ্ছে আমি এটা কি করব সম্পূর্ণটাই কপি করব কপি কপি করে একদম একশো চারটা কপি করা শেষ কপি করে আমি একটা নোটপ্যাডের ভিতরে রাখতে পারি ওকে আমি এখানে একটা নোটপ্যাড নিয়েই নোটপ্যাড তো এখান থেকে ধরেন আমি একটা টেক্সট ফাইল নিব নেওয়ার পর এটা এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব ধরেন এটা হচ্ছে আমার একশোর একটা লিস্ট হয়ে গেল তো এটা আমি সেভ করে ফেলি সেভ ওকে সেভ করে ফেললাম তো এটা আমি এই জায়গায় রেখে দিলাম তো এই হচ্ছে আমার ইমেল লিস্টিংয়ের কাজ বা আমি ইমেল লিস্টিং করলাম এবার যদি বায়ার বলে যে না আমার ফেসবুকের ইয়া লাগবে ফেসবুকের আইডিগুলো বের করতে হবে আমি ডাইরেক্ট তাদের ফেসবুক চাচ্ছি তাহলে আপনি নিচের আরেকটা ফর্মেট আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যা যা লাগে সবগুলো আপনি বের করতে পারেন সেভাবে তাহলে ফেসবুকেরটা বের করতে চান তাহলে আপনি ফেসবুক লিখে সার্চ করেন এখানে ফেসবুকের ইমেল লিস্টগুলো বের করা দরকার তো আমি ধরেন ফেসবুকেরটা বের করবো তাহলে ফেসবুকের লিখে সার্চ করেন আপনি কোটি কোটি না লাখ লাখ কোটি কোটি বের করতে পারবেন ইমেল কোনো সমস্যা নেই দেখেন শুধু এখন শুধু ফেসবুকের গুলো বেরোবে দেখেন শুধু ফেসবুকের পেজগুলো বেরোবে ইমেল লিস্টিং সবারই কিন্তু মেল আছে দেখছেন আমরা কিন্তু এইভাবেও বের করতে পারি তাহলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না তো এখানে দেখেন চষট্টিটা বের হয়ে গেছে তো এটা হয়ে গেল আমাদের ইমেল লিস্টিং বা ইমেল বের করার অপশন বা আমরা শিখে ফেললাম ইমেল ফাইন্ড আউট বা ইমেল লিস্টিং কিভাবে করতে হবে তো এবার আসেন ইমেলগুলো কি আসলেই ভ্যালিড কিনা সেটা বুঝবো কীভাবে তো এখানে ভ্যালিড বোঝার জন্য কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো কি আপনি যদি ওই মেলগুলোকে কপি করে নিয়ে যান হচ্ছে গুগল ডক ফাইলে এখান থেকে এখান থেকে ধরেন ড্রাইভে নিয়ে যাব আমি এখানে এসে আপনি ওই লিস্টটাকে কপি করতে পারেন কপি করেন আমি কয়েকটা মেথড দেখাবো ওকে ওকে এখান থেকে ধরেন নিউ চলে যাব এতে নিউ তো এক্সেল এখানে চলে যাব এখান থেকে ধরেন আমি একটা কলাম নিব এখানে আমি পেস্ট করে দেই আমার লিস্টগুলোকে সরি আমি যেটা কপি করছি ওইখান থেকে সেটাকে কপি করি ওকে এখানে নিয়ে আসি কন্ট্রোল সিটা কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম এবার আমি চাইলে এর উপরে যখন ক্লিক করব তখন আমি দেখতে পারবো এগুলো মেল কিনা রিয়েল মেল কিনা দেখেন আমি যখন ক্লিক করছি তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রিয়েল পার্সন হ্যাঁ সবারই কিন্তু একটা ছবি চলে আসে দেখছেন এগুলো কিন্তু রিয়েল পার্সন আপনি কিন্তু এভাবে চেক করতে পারেন যেটাতে আসবে না সেটাতে মনে করবেন প্রবলেম আছে গাবলা আছে ঠিক আছে তো এইটাও কিন্তু রিয়েল দেখেন প্রতিটা কিন্তু রিয়েল এই একটা সিস্টেম গেল আরও কিছু সিস্টেম আছে আপনি একটা সফটওয়্যারে বা একটা জায়গায় যেতে পারেন নাম হচ্ছে স্নপ স্নোপ বা স্নাপ ডট আইও এখানে যেতে পারেন এখান থেকে আপনি এটার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি ইমেলগুলো ভ্যালিড কিনা সেটাও দেখে নিতে পারেন কিবা online online email okay online email email valid okay online email valid checker okay email address online valid checker এটা নিকে আমরা ক্লিক করতে পারি ক্লিক করলে আমরা এখান থেকে চাইলে একটা একটা করে দেখে বের করতে পারি চেক করি ওকে সরি আমি এটা কপি করি আমার আগের যে শিটটা আছে এখান থেকে আমি কপি করে করে দেখতে পারি যে এটা ভ্যালিড কিনা এটা আমরা চাইলে একটা একটা করে দেখতে পারি অথবা অনেক প্লাগ আছে বা সফটওয়্যার আছে ওগুলো দিয়েও করা যায় তো আমি দেখেন ওকে দেখছেন এরকম লেখা আছে আমরা চাইলে একটা একটা করে এইভাবে ব্যালিড বের করতে পারি আরও কিছু সিস্টেম আছে লিস্ট ব্যালিড সিম্পল আরও অনেকগুলো মেথড আছে সফটওয়্যার দিয়ে করতে হয় কীভাবে আমি দেখাচ্ছি না কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোতে অনেক প্রবলেম করে ভিডিওটা যেহেতু ইউটিউবে যাবে প্রবলেম করতে পারে তো আমি একটা কাজ করি এখান থেকে আমি আরেকটা মেথড দেখা দিই সেটা হচ্ছে ধরেন জিমেলের মাধ্যমে কীভাবে আপনারা ভেরিফাই ভেরিড মেলগুলোকে বের করবেন আমি ধরেন একটা মেলে যেলাম এখান থেকে জিমেলে যাব জিমেলে যাওয়ার পর আমি এখানে যতগুলো আমার মেল আছে এগুলো সবগুলোকে আমি কপি করলাম কপি করে আমি এখানে যাব ওকে আমার জিমেলটা অন হচ্ছে আমি এখান থেকে ধরেন কম্পোসে ক্লিক করব এখানে আপনার নিউ লেখা আসতে পারে তো আপনি এখান থেকে চলে যাবেন কম্পোজ এখান থেকে ধরেন টু হ্যাঁ টুর জায়গায় আমার যতগুলো মেল আছে আমি সবগুলো কপি করে এখানে দিয়ে দিব যদি কোনোটায় প্রবলেম থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন যদি সেটা লাল হয়ে থাকবে ওকে এখানে দেখেন সবগুলোই রিয়েল একদম রিয়েল হ্যাঁ সবগুলোই রিয়েল সবগুলো কিন্তু ছবি মুভি দেখা যাচ্ছে তার মানে এগুলো সবগুলো এলে এইভাবে আপনারা চাইলে সহজেই কোনো সফটওয়্যার ছাড়া সফটওয়্যারে কিন্তু অনেক সফটওয়্যার আছে টাকা লাগে হ্যাঁ টাকা দিয়ে কিন্তু আপনাকে মেলগুলোকে ভ্যালিড কিনে সেটা চেক করতে হবে কিন্তু আপনি এখান থেকে এক ক্লিকেই আপনি সবগুলো মেল ভেরিফিকেশন করতে পারবেন বা ভ্যালিড চেক করতে পারবেন হ্যাঁ একদম সিম্পল দেখছেন সবগুলো কিন্তু আমি চেক করে ফেলতে পারছি এর থেকে সহজ কোনো ক্লাস হতে পারে না আমি মনে করি এটা যে কেউ করতে পারবে তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এগুলো কিভাবে বের করতে হয় এবং কিভাবে এখানে কাজ করতে হয় এবং কি কিভাবে চেক করতে হয় এর সমস্ত কিছু আশা করি বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ